করো রশিদ ভাই না কেমন আছো আরে দোস্ত তুমি তো এই বিদেশ থেকে গেলে বুড়ি টুড়ি ভুলে ফুলে টুলে গেলে না এই আইলাম সন্তানে আগে আমি কি বুড়ো হয়ে গেছি বেটা বিদেশে থাই হ্যাঁ। ভালো দেশে থাই তুই জানো কোথায় থাই দেখো কি ব্র্যান্ডের গেঞ্জি গুলার গায়ে দাও তামসা তো সিঙ্গাপুর থাই না হ্যাঁ জানো না এই জিনিস এই যে পুরো কালে ওই গতবার আইলাম তোমার লাগ দেখা হইলে না আরেকবার যে আই গেলাম মনে নাই হ্যাঁ, আমি বাড়ি এলাম তাই দেখা হইলে না ওই রাস্তা বুইয়া চাটা খাওয়াই দিলাম হয় হয় হয় এইবার তো মনে পড়ছে ঠিক হ্যাঁ, এইবার মনে পড়ছে ঠিক না হ্যাঁ, এখন ওই ঘটনা এই দেশ তো থাও বুঝছো এখন মুখ এই দেশের মুখ যারা আছে না এরা কইতে আছে বুঝছো যে বিদেশ বেড়া যাইতে মনে চায় বিশে বিশে কি আনছো মুড়ো একটাও গত বছর তো সাইড দিয়ে আনসালাম হ্যাঁ। তো বেচতে গেছি লোক টোক নিছি হ্যাঁ জানো না তুই হেগো আমার এলাকারই তো সাইড পেস্টটা ছেলে নিলাম সাইড দিয়ে নিলাম তাই আবার আর একটা যাওয়ার কথা কইলে আর গেলে না মানে মানে মানে সাত লাখ দেবা হ্যাঁ। তোমার লোক আছে লোক পায় পায় আর লোক যদি হ্যাঁ। সাত লাখ তুমি হেয়ে দিয়ে তোমার এক লাখ কথাটা বুঝছো হ্যাঁ। একটা লোক তুমি আমারে দেবা তুমি আমারে সাত লাখ দেবা হ্যাঁ। এই তোমারে আমি এক লাখ দেবো তোমার পাঁচটা বিষয় আনছি এখন কথা বুঝছো হ্যাঁ বুঝছি পাঁচটা বিষয় আনছি খুব ভালো বিষয় মার্কেটের বিষয় বেতন পাইবে স্টার্টিং এ আশি হাজার ওরে বাবা ওরে ডাকাইত কথা বুঝছো 80000 ওভার টাইম পাইবে 40000 হাজার টাকা বেতন পাইবে ওরে বাবা ওভার টাইম পাইবে হাজার বুঝছো চার বিশে আনছি আর নগদে হ্যাঁ। দিয়ে দামও দুগ্গ পেরাই ঠিক হয়েছে আর তুই যদি দুইটা ঠিক করিয়ে দিতে পারো দুইটা তোর দুই লাখ দম প্রত্যেকটা এক লাখ দম কি মুগো দেশের লোক মনে করো মই কিন্তু গুতা খাইতে না ভাই এই বেটা তুই আমার চেনো না মোর বাড়ি এই যে ফিটেই বে ফিটেই বে আমার পারবে না ওই এক লাখ দিতে আসি নি এক লাখ দেবা মোর বাড়ি এই কার কার হবে ওই নিয়ে ধরা খাবা না বেতন এই যে সাইড জন নিছি কতটি রিপ হ্যাঁ কতটি রিপ যে সাইড জন নিছি এই চারজন আরে হ্যাঁ। এক একজনে বেতন পায় আশি হাজার এর হ্যাঁ। পর আবার টাইম পায় চল্লিশ হাজার ওরা ভালো আছে শান্তিতে আছে বুঝছো হ্যাঁ যাই হোক তুমি আমার ওই লোক আমি মানে তোমার টেনশন নাই কিন্তু আমার কিছু আমার কোনো সীমিত পয়সা আমার থাকতোই তোরে এক লাখ করে দিব আমি কইছি না এই তুই চিন্তা কর দেশে বই করো কি তুই দেশে বই কি করো তুই এক লাখ টাকা কামাই করতে পারো ছয় মাসে পারো না পারি না ওরে আমি এক লাখ দেবো প্রত্যেকটা বিষয়ের উপরে ওই লোক আইনে খালি আমারে লইয়ে যাবি আমি যা কর সেগুলো আমি করি ফিটিং ওই দিমু ফিটিং যেতে হইবে দর্শনে আমার একবার যদি করলে ভাই টাকা পয়সা যা পারি দিমু আনে মানে, ঠিক আছে তুমি বিদেশ নেওয়ার জন্য ব্যবস্থা করবে ওরে রে আমি তো বুড়ে বুড়ে লোক পাঠাইতে আছি এক বছর পর পর দেশে আই কথা বলে তো কথা কিন্তু এইটা কিন্তু ফাইনাল ওই আমার ফোন দিবি ফোন নাম্বার ল ফোন নাম্বার ফোন নাম্বার উড়া ফোন নাম্বার তো তোমার ফোন নাম্বারটা তোমার লাগবে না উড়া উড়া উড়া কাম হইবে মনে হবি বাইরে ঠিক পাবি আমি যে কি জিনিস মন দিয়ে কইছি মন দিয়ে কইছি ঠিক পাবি ঠিক পাবি এক লাখ ওদিকে পাবি এক লাখ একটা বিষয় আমি যে কত কষ্টে আছি কইও না এবার হ্যাঁ, তোর ব্যবস্থা হন পরে আবার আচ্ছা কম হ্যাঁ। এই এটা কি তুমি মানে সব চালাই সব এডিট আমি যদি মনে করো যে ওই যে পাঠাম হ্যাঁ। এর যদি ছবি তুমি কি ঠিক পাবা আমি কি আমার আগে শো করাবি না কিন্তু আমার আগে হেগো বাসায় নিবি আমার কথা প্রসেস তুমি করিয়ে দেবো আমি সব গুছামো তোর কিছু করা লাগবে না তুই খালি আমারে নিয়া সাক্ষাৎ করাই দিবি না চলো তাইলে হেলে একটা ই করি কায়দা করি কি এখন হলো যাইয়া আমার কাম হইলো তুই আমারে খালি সাক্ষাৎ করাবি ওরে বেটা আমি তো এই সিটেরই ব্যাপারই করি এই বেটা সৌটি বান্না তাই তো ঠিকই আছে আর তুমি তো বাইরে দাও বেটা তোমার টেনশন কি তুমি তো মন করো ওটা মুই তো মন করে একজনের দায়িত্ব দিয়া এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ এই সিটেরই ব্যাপারই করি আসি মুই তাই তো ঠিকই আছে তাহলে তো মিললে গেলাম হ্যাঁ ঠিক হ্যাঁ, ধরে না খায় নেই নাকি হ্যাঁ? হ্যাঁ দোস্ত ওই যে হে তোমার লাগছে কত হইলে হ্যাঁ আর ওই বিদেশ যে নেবা মানে মানে ওই কামকাজটা কি কেউ দে মানে মানে কাম ব্যাপারে তো তোমার লাগে বই আলাপ করতে কারণ লোকজন আমারে বলছে বাইরে গেলাম কারণ দুই দিন পর আবার মোকে বাড়াই দেবে ঠিক আছে মোর জাগা জমি বেচছিয়া এই গরু ছাগল বেচছিয়া সবাই পরেই তা তুমি চললেও আমি এই বিষয়ে ওই ওই মোরে খারাইছি তাড়াতাড়ি চললেও চললেও চললেও কি ওটা হাতে কি একটা বিদেশি সিকেট তার নাম বাইরে থাকে

বাংলাদেশ তো মনে করো সিকেট টিকিট খাই দাও কি খাই কান্দে তো লাইবি আরে বলো না তোমার বিদেশ দিন একটা খাইয়ে কাম সেই নিকে তুমি একটু চাপ দিই দাম একটু খাই দিই

কি বাংলাদেশে পাওয়া যায় দেখছো তুই কেউ দেখছো হ্যাঁ, তুমি মোর দোস্ত এই কথাটা মোর বুঝ করলা তুই বলো দে না আর কি কও এর দাম কত অমুক সমুক টান দে নে টান দে টান দে দেখ ধরে হ্যাঁ? হ্যাঁ? আইছো সাদির মদি যায় নাকি এখন হন কামের কথা লাগবে না এখন ওই যে ব্যাপারে কথা কইতেছ তুমি জানো ভাই বিদেশ যাইছো এখন তোমার ওই তুমি এখন তো মনে করো আগে কি আর কি হইছো আমি হ্যাঁ, বলতে পারছি ওই বিদেশের লোক যে ব্যাপারে আলাপ করছিলি কোনো আনে বিদেশ তো রইছো ওদিকে বিদেশ রইছো হ্যাঁ, এখন একটু কোলার মধ্যে লইয়া দুইজনে যাই কোলার মধ্যে ওই কথা কম কি আলাপ করছিলি আর বেটা কোলার মধ্যে আড়ো দেই সব কথাবার্তা কোলার মধ্যে শুনবে এখন ওই যোগাযোগ আমি আমি ঠিক করছি ঠিক আছে এখন তুমি নেট কাজ নাই কমতে গো লাগে হেরা তোটে কি কাম কাজের কিছু অনে যাই কামতে বাকি যাইয়া কি এদেশে এদেশে তো হেরা বেড়া গরু বান্ধে আরে বেড়া কথা কইছো বাড়ি থেকে ওই গ্রামগঞ্জের যত কাম কাজ আছে কোনো কাম করে না আর ওদেশে কামতে বাকি কইতে তুমি তুই বুঝাবি যে তোর কেমন লোক কবি মোর আপন মামু কথা বুঝিস তো ওই লোকের কাছে বলবি যে এক ঘরেই যাইয়ে পোশিং দিবি দোহানদার খাইতে পারো না দোহানদার ভালো ভালো যারা বড় বড় মুদির দোহানদারি হরে হ্যাঁ। কাপুরের দোহানদারি হরে হ্যাঁ। ওগো যদি সিঙ্গাপুরের কথা কও হ্যাঁ। ওরা পাগল হয়ে যাইবে বন্ধ বন্ধরি কইবে দোস্ত ভালো বিষয় যাম তুই কবি কি জানো তুই কবি ফসিংটা দিবি কি কে আমি শিখাই দিই মোরে হে জায়গা নিবি না আগে কবি মোর মামা আপন মামু হে ডাকা থায় বাড়ি ঘর ডাকা করছে বিদেশ দেখাইছে ডাকা দেশে থাকে না ডাকা থাকে ঢাকায় বাইরে যায় গ্রামে বছর দুই এক ফিরায় যায় খুব ভালো লোক ওই মোর মামার দ্বারে আমি কথা কইছিলাম মামাই কইছে যে কোম্পানির বিষে দেবে ভালো ও জায়গা যাইয়াও দোকানদারিও করতে পারবে গাড়ির ইউ করতে পারবে যদি ড্রাইভার হয় হ্যাঁও পারবে আর যদি কোম্পানির বিষয়ে যায় কোম্পানিতেও আট ঘন্টা ডিউটি বেতন পাইবে কবি আশি হাজার আর ওভার টাইম মিলাইয়া আর চল্লিশ হাজার পাইবে তুমি কি ওদেশে কি তুমি বরিশিল ভাষায় কথা কো ওই দেশের মানুষের ভাষার লাগে মিলাইয়া ওই দেশের ভাষায় কইতে হইবে আর তোরে যদি ওই দেশের ভাষা কই আমি বাংলাদেশে এই যদি ওই দেশের ভাষা কই হেরা বাংলাদেশের মানুষে বুঝবে না তো বুঝবে না ওই দেশের মানুষের লাগে ওই দেশের ভাষা এই দেশের মানুষের লগে এই দেশের ভাষা কথা বুঝে পারছি হ্যাঁ, ওই এমন ফসিং দিবি হে জানি বেসবে গরু বেসবে এই তুই কও যে আশি হাজার বেতন আর চল্লিশ হাজার ওভার টাইম আর আমার মামু এখন বিশ্বাস তো লোক নেছে মনে হয় চল্লিশ জন এইরকম কই তৈবে যে দিবি কি কে ধন কবি লোক নেছে এই পর্যন্ত চল্লিশ জন মগো গ্রামের সবের বিল্ডিং আগে বদলা সদলা দিতে ওই আলালুডি ডিহরতে এখন প্রত্যেকটা লোকে বিল্ডিং করছে এই মামাই নেছে মোর কথা কবি পারবি না হ্যাঁ পারমু হ্যাঁ পারমু এই ফৌসিং দিবি তোর এক লাখ খাতে মুখে এমনি একটা লোক যদি মোর ফৌসিং এ পড়ে তোর ফৌসিং এ তাহলে তো ও কবি যে এক লাখ বিশ হাজার টাকা মাসে বেতন হইবে ওভার টাইম লইয়া আচ্ছা তুমি যে বাইরে পাঠাবা ঠিক আছে এই যে তোমার নেলা বাইরে নেলা নেওয়ার হ্যাঁ। পরে মোর তো মোর তো মোর বাড়িতে মোর বাড়িয়েই তো মোর কথা ছাড়া সারা কেমনে এই তুমি যদি কট খাই যায় কট খাই যায় কি বিদেশ যায় বিদেশ যাইয়া কয়দিন পর শুনি কি ছাগল বেচছে গরু বেচছে বাপের জাগা জমি সব শেষ করে দিয়া হে জেল খাই দিয়া বাড়ি এটা কোনো কথা কম আমার কথা তুই বিদেশে পৌঁছিং সারা হ্যাঁ। এই ফৌজিং এক লাখ বিশ হাজার বেতন নব্বই হাজার বেতন এই না করলে কি হারাই ধরে এই বাইরে তুই কি তুই কি সততা চলতে চাও না চলতে চাও তোর লাগবে কি টাহা এমনি সিটের পেট পারি তো মনে মোর তোর গ্রামের সিটের ইয়ার করা লাগবে না এখন তুই সিটেরি করবি কোথায় জানো হ্যাঁ। এখন সিটেরি করবি বিদেশির এম্বাসিতে হ্যাঁ, তাই কি তুই রাতারাত কোটিপতি হয়ে যাবি তোর বাংলা এই গ্রামে থাকা লাগবে তুই রাতা রাতা কুটিপতি হয়ে যাবি তুই ঢাকা শহর আলিশান বাড়ি করিয়ে বই থাকবি এইবার একটা কথা কইছো যাই হোক কারণ মই চিন্তা ভাবনা করে দেখমু যে কি করা যায় কি দেয়া এখন আমি কিন্তু লোক ঠিক করছি তুই লোক ঠিক করবি তাহা তো মোরা নেই কইছি যে মোর আপন মামা আপন হ্যাঁ, হ্যাঁ এই তো কবি তোর ফুসি মোর বাপের হালা হ্যাঁ হ্যাঁ মোর বাপ মোটে জিজ্ঞেসে যে তোমার এই ধর্মের মামু না শাস্ত্র মামু হ্যাঁ। না খালাতো মামু মুই কইছি যে মোর বাপের হালা হইলে হ্যাঁ। মোরই মামা হ্যাঁ আর হে মামার এত লোক পাঠাইছে বিদেশে হে এখন সুনাম খালি হে নাম হনলি আমার নাম যদি খালি এলাকার মানুষ হনে তা হে গরু বেশি ওটা দেবে আমার মানে কি এই টাকা পয়সা লইবে না কি তোরে তো এক লাখ দেবো এক একটা প্রসেসিং এ এক একটা বিষের উপরে তোরে এক লাখ দেবো হ্যাঁ? আচ্ছা ওই যে যে যায় এ দেশে দে পুরা মনে করো টাইটুই লাগাই আরে ওহার দেশে কামটা কি মোটে <laughs> সত্যি কথা হন বি সত্যি কথা শুনবি শুনলে তুই আস্তে আস্তে মুক্তি দিবি এনে বিদেশে যায় হ্যাঁ। যায় বাবু বুবু আনা করি এককালে পুরো ফিটিং ও হ্যাঁ। যাইয়া হ্যাঁ। নিজের জামা কাপড় তো নিজে দই এরপর মনে করো ফলরেও ঘুমায় কথা বুঝছো এরপর ওই দেশে যাইয়া ধরো তিন দিয়ে বাথরুমের হে ম্যানেজারি করে ওই বাথরুম সাপ্লাই দিয়ে ধুইবে টুইবে পরিষ্কার হবে ধরো বেতন পায় ষাট সত্তর হাজার বা পঞ্চাশ হাজার টাহা দিলে তো মানুষে গু হালায় হ্যাঁ। হালায় না হ্যাঁ। বাংলাদেশ আয় সেন সোন টাই টুই লাগাইয়া হ্যাঁ। বাংলাদেশ আই কয় আমি তিন অফিসের ম্যানেজার তিন অফিসের আসলে আচ্ছা, ওদাসে কি মহিলা কি তেনা খাতা দই টাকা দিলে সব পরে বুঝছো উদাসের যে উদাসের যে কাহিনী এই যে তুই তুই সশককে দেখতিস তুই কইতি ওই বাংলাদেশ যে বিদেশে যাবো উদাসে যাইয়া মনে করো যে হেরা যে কাম কাজ করে হ্যাঁ তো তোরে তো তাহা দুই লেখ দিলে হরবি না আইয়া সেনসন মারিয়ে দেশে আইবে আইয়া কইবে এখানে দুই কেটা জায়গা কেনবে পাঁচ কাটা জায়গা কেনবে একটু ঈদ গেতবে কইবে বাবা বিদেশ যাইছে তাহলে মুইয়ন মামা ওই কতলে যাইয়া মুইয়ন থাকবো না কারণ ওই আচ্ছা তোরে তুই যে এদিকে কইছো তুই মোর তো ব্যবসায়ী এই দিয়া কথা বুঝছো আদম বুঝো আদম হ্যাঁ, আদম মানে বিদেশে যারা দালালি করে হ্যাঁ। বাংলাদেশে যারা দালালি করে হ্যাঁ। দালাল দালাল আর যারা বিদেশে লোকজন নেওয়া না করে ডাইরেক্ট দালাল ওরা হইলে বিশ্বের বড় দালাল বুঝছো ওগো না সিটার নাই যাই হোক কথা মোরে কি তুমি অনেক করেছো আমি কিন্তু টাকা পয়সা দেখতাম তোর টাকা দেওয়া লাগবে না তোরে থইয়ে গেল তো তোরে মানে মাই দিয়ে পাইবে না এরমের ওই দুইটা দেবো কথা বুঝিস দুইটা ভালো দেখা গিয়া হারা গ্রামে বিশ্বস্ত আচ্ছা। দুইটা বিশে দিয়া ওকে কামে ভালো কামে দেবো ওরা দেশে ফোন দিয়ে কইবে আমি শান্তিতে আছি সুখে আছি ও ভালো ধরাই দেবো ওই দুইটা বিষয় যে এই দেশে যে সাপ্লাই হইবে হারা দেশ এদিকে পোলা আছে কেমন ওদিকে পোলা আছে কেমন না মামাই নিয়ে ভালো জায়গায় দিয়েছে ওই দুইটা বিষের কারণে আরো বিশটা বেশ মো বেজাই লেতাম সুর পেলেন উড়াই দিতে পারি তাহা সাতাশ লাখ লইয়া সুর পেলেন উড়াইতে পারি ও জায়গায় দিয়া এই এবার মরুক বাসুক খারাপ হরুক কথা হইবে কোম্পানি বন্ধ হয়ে গেছে কথা হ্যাঁ বন্ধু তোরে তো লই যাম মই হ্যাঁ। তোরে লই যাম মই না এই অনেক লোক ওই ধরা খাই আইছে হ্যাঁ, মোর ওই ওই হইনি মোর মানে এখন গা কাপা শুরু হয়েছে কারণ এগো বাড়ি এই হচ্ছে কারণ ওই যে টাকা তো দেশে দেশে না দেশে কারণ তো দালালের মাধ্যমে গেছে ও দেশে বলে ও দেশে ধরে ওই পিপের মধ্যে ভরিয়ে নেই এবার মনে করো ওই যে হাতুড়িয়ে যায় শুনছি না না না কি মানে নৌকায় যায় না পেলে নৌকায় যায় বিদেশে নৌকা আছে বলে দেশে পেলে নে যায় পেলে নেই তো ওই দেশের গজাল দেশেই থাক তোর যাওয়া লাগবে না না হুঁসি নৌকায় যায় নৌকায় যায় টাকা দেবে আসতো লাখ নৌকায় নেমো বিমানে উড়াই দেমো বিমানে উড়াই দিয়া ওই দেশে যে কাল যাইয়ে থাকবে ও দেশে লোক ফিটিং করা থাকে ও দেশে মগ লোক ফিটিং করা আছে না এইবার বুঝছি কথা বোঝো না এখান থেকে টাকাটা সুর হাতে লইতে পারি কথা বোঝো টাকাটা হাতে লইয়া আর তোরে মূল্য মগ ব্যবসায়ী তো সিটিয়ারি কথা না এইবার বুঝছি মামা এইবার বুঝছি ব্যবসাটাই হইলে সিটেরই ব্যবসা এখন ওই তুমি যে বিদেশ গেলা হ্যাঁ। এসে কয় বছর খাটো আজ সতেরো বছর সতেরো বছর এর মধ্যে দুই তিনবার আইছি এখন তোমার ওই যে ইয়া মামা একটা সত্য কথা কব মন তোমার সবই সত্য কম কও মোর মাথায় হাত দিয়ে কও মোর মাথায় হাত দিয়ে এই কইলাম কই বাইগনের মাথায় হাত কইতেছি বাইগনের মাথায় কইতেছি আমি যে টাকা পয়সা ইনকাম করছি আমি যে টাকা পয়সা ইনকাম করছি শিকার পামু এই শিকার পাই বাইগনে মর তুমি যদি মোর বাপের হালা হইতাও হ্যাঁ। তাহলে তুমি শিকার পাবাইছ আমার মাথা দেখো তোমার বাইক নেই কিন্তু মরি যাবে তোমার বাইক নিয়ে বাঁচবে না কিন্তু নাম বল বাইক নিয়ে মরারই দরকার এখন মূল কথা হলো যাইয়া তুমি কি কি করছো যে হ্যাঁ। মোর হনার দরকার তুমি কি করছি শুনবি হ্যাঁ। পেরতাম তো দেশে বইয়া ওই আলালুডি করতাম ওই মনে করো গ্রামে ওই টুকটাক চার ধন দাড়ি টাড়ি করতাম আলালুডি করতাম মনে করো গরু বছর পাওতাম বিশি পেতা লাগাইতাম এবার একজন আর ওইরকম জ্যাক ধরিয়া এবার মনে করো দেড় দুই লাখ টাকা কোনো রকম জোগাড় করছি জাগা জোগা বেচছি দুটো ছাগল আনলে বেচছি এইবার পড়ছি তো মই ভালো জায়গায় পড়ছি বার মরে লই গেছে লইয়ে যাওয়ার পর ওই কাম কাজ সেবার ওই তুই কথা কইছিলি কথাবার্তা ফাইনাল তোমার তোমার উপর নির্ভর করে সব টাকা পয়সার কথা কইছো বেতন বেতনের কথা কইছো সব ব্যাংকে কইছি তো ভাই আর টাকা পয়সা দেবে তুই কইছি যে মা ভাই বেশি আনছে কোন টেনশন নাই আর দ্বিতীয় কথা হলো যাইয়া আর কবে যাওয়ার কবে কি জমা দেওয়া লাগবে টা এরা টা আমার রেডি টাকা তো জমা দেওয়া লাগবে কবি এই সময়ের হ্যাঁ। আরে ব্যবসা নাই তো সিটারি হ্যাঁ। কথা বোঝো না কা হ্যাঁ। তুই তো ফসিং দিবি এইকাই কে দেয় যে টাকা পয়সা কিন্তু দুই একদিনের মধ্যে জমা দিতে হবে সেই টাকা চললে যাইবে মামা কিন্তু বাড়ি থাকতো না দুই দিনের মানে খালি বাড়ি আইস তাহলে আমি কি ওই সন্ধ্যায় তাহা মোর কথা কয় দে হ্যাঁ তুই কবি যে কালকে দিনের মধ্যে টাকা লাগবে ব্যাংক করলে একজনের পাঁচ লাখ লবি অগ্রিম আর দুই লাখ কবি যে এক সপ্তাহ পর লাগবে তা কিন্তু মোর আগে দেওয়া লাগবে তোরটা তা তো হইন্দেই লগ লাগ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই আই যাই মামা একটু কোলাকুলি করে যাই হ্যাঁ। মরি নে বাসি কোনো তারা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মর মর বিজে যে ব্যবসা লইছো মোরে তো ঠিক পাও না আমি কেডা টাস টাস করি মামা একটা সালাম করি যাই আর এই যে হ্যাঁ। সালামিটা তো দিলেন না সালামি এ বেটা আমি ফুরসাটা হাতরে দেওয়া যায় কম তুই বাইক নিয়ে তোরে দেওয়া লাগবে বেশি ও হুনছি ওদিক দিয়ে বিদেশ আইছে বিল্ডিং করছে চারি পাঁচটা <laughs> বিল্ডিং করছে টাকা তো সব পাবলিকের সিটারি হনো তো নাই করা যাইবে না আমার বিষয় কিন্তু ভালো আমি সন্ধ্যা কত সন্ধ্যায় দুইজন আর দুইজন ঠিক দুইজন হ্যাঁ। লাখ লাখ লাখ লাখের কথা কইছো না পয়সা একটু কম দেবে একটু কম দেবে হ্যাঁ মামু আর তুই আচ্ছা ঠিক আছে আমি আই যাই আর মই তাহলে কিন্তু সন্ধ্যায় তোমার লাগতে হবে সন্ধ্যায় আমার লগে দেখা করবি হ্যাঁ। ওই এই ব্যাংকের নিচতলায় যে কাপড়ের দোকান আছে না ওই দোকানে আমার লাগ দেখা করবি আচ্ছা, ওই যে দোকান হ্যাঁ। পয়সা খাইলাম থামা আই যাই মই একটু আগে দুইজনের লই আইছি গরু ছাগল রইছে যাই আমরা সব আতা লুটাই তৈবে দুইজনের লই আইস গেলাম নামায় আইছি না একটা ফোন দিয়ে লই বুঝছো হ্যাঁ মামা এই তো লই আইছি লই আইছি আমরা এই বাগনাল লই আইছি এই এ তারতরিয়ান তারতরিয়ান খারাইছি আইলে বুঝছো আইলে হে যদি আয় সালাম কালাম দিস ঠিক আছে লোক কিন্তু বিদেশি আচ্ছা। খবরদার ঠিক আছে আচ্ছা খারাই করবে না ভালো ভালো ভালো এই ছেলে যাইবে হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। বয়স হয় না তারা আনছো কি তুই ওর মা তো কান্দা কাটিয়ে পড়ছে যে বাড়াইবি হ্যাঁ যাক টাকা পয়সা একটু বাড়াই কইস কায়তা করি নে মন টাকা পয়সা যে বাড়াই দিমু জায়গা জমি তো মাই দশ কাটা বেচছে টাকা পয়সা তো কম জায়গা জমির গ্রামের জায়গা না দাম কম এর পিনে মা দশ কাটা জায়গা বেচছে চার লাখ টাকা দিয়েছে আর আর এক লাখ টাকা ওই একটা গরু বেচছিলাম এই এক লাখ টাকা পাইছি পাঁচ লাখ মিলে হ্যাঁ, আনছো হ্যাঁ আচ্ছা এটা কায়দা করি নি মনে কইটা হা কই আন আন বাইরে কল কল দেন কল সাইডে বান্ডিল আছে কেন পাঁচ লাখ আনছে বলো দেখবে পাঁচ লাখ হ্যাঁ হ্যাঁ এই পাঁচ লাখ ওই যে টাকা আছে তো কিছু দাম এই টাকা দেখ কেলে নেই কোন বলে জালটা আছে হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আটকা আটকা

এম্বাসিতে লই যামু ওর মেডিকেল করান লাগবে ওর বহুত কাম আছে মাপটাপ তো আমি ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ। বয়স একটু কম তো ওটা টাকা পয়সা দিয়ে আমি কায়দা করবো অনেক মানে। আর তোমার আমারে চিন্তা করতে মানা করব আর আচ্ছা। তুমি পরশু দিন রেডি থেকো পরশু দিন সকালে হ্যাঁ। ওরে লইয়া আর হ্যাঁ। বাস স্ট্যান্ড খারাপ থাইস আমার ফোন দিস আচ্ছা, ঠিক আছে আচ্ছা আমি গেলাম আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে যাও যাও যাও আল্লাহ হাফেজ যাও মামা দেওয়া যাই আসসালামু আলাইকুম মনিদের একটা ফোন দিই যে কী অবস্থা যে টাকা টোকা নিয়ে এলাকার লোকজন বিদেশ পাড়াইয়া কি অবস্থা করছে তা মনির তা কোথায় আছো তাড়াতাড়ি আমার এই অফিস আও এখন তোমার লাগে জরুরি কথা আছে জরুরি না না বিদেশের কথা না অন্য ব্যাপারের কথা আছে একটা লোক পাঠাম বিদেশে হ্যাঁ আমার একটা লোক আছে পাঠাই তৈরি তুমি লোক টোন পাঠাও আমার তার একটা লোক আইছে খুব অসুবিধা বিদেশে পাঠাই তৈরি তুমি তাড়াতাড়ি আও আমি অফিসে পাওয়া আসি তাড়াতাড়ি আও কয় মিনিট লাগবে আচ্ছা পাঁচ মিনিট মধ্যে আও ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই বল ভাই ফোন ফোন করছেন ভাই এখন ওই যে বিদেশে নিতে আসো ওই ইয়ে সিঙ্গাপুর পাড়া বলে লোক পাড়াই ঠিক আছে পাড়াই তো আর মনে করেন যে যে সিটের এলাকা আমি বাঁচছি ও যে অত বড় সিটার ও আমি তো মনে করেন হাজার জায়গায় দেন নিয়া বিল ভরাইছি এখন মনে করেন মোর মুই থাকতে পারি না বাড়ি মুইটাই বলাইয়া যা মোর বাপ মা হেরাও বলেন যা তুই সেন রে সেন আন তো মামা মামা বলাইতাম এখন যে হে যে তোর বলে মামা হয় বলাইতাম কি তুই রক্ত তো আত্মীয় না মোর সবাই ধরে কইছো যে মোর মামা হে বিদেশ নেবে কারণ যে ও যে এত বড় সিটে না মুই বুঝছি তা তুই এই পাঁচ লাখ ঠা নিয়ে ওই যে আরে মাবুদ এটা পাঁচ লাখ ঠা নিয়ে ওই যে ওর নাম কি আরে ওই যে ওখানে রিয়া ইজোর নামটা রাজাকের পোলা বেড়া রাজাকের পোলাটা যে পাঁচ লাখ টাকা নেছো বলে পাঁচ লাখ নিছি আর তো কয়েকজন দিয়েছি মুই মুই উপায় কি মোর উপায়টা কি হইকান মুই আর বলাম কই এইটা তুই বলাবি তুই তার টাকা দিতে হইবি সবাই ফেরত তুই উপায় কি টাকা তো তুমিই নেছো কারণ মোরে আমি ভাই বাসান মোরে বাসান আমি আমি তোমার বাসাম কেমনে ভাই আমি বাসাবার আমার কোনো লাইন আছে বাসাবার তুমি মানুষের কিন্তু যে টাকাগুলো নিয়েছো সময় তোমার মনে আলে না তো আরো তো দুইজন নেছে দুইজন তো ভালো আছে এরা এরা তো কইছে যে সে নিয়া তোমাকে মনে করো ভালো কাম দিমু এবং বিদেশে বিদেশ থাকলে কয়েক বছর যদি থাও তারা এই দেশে মনে করো বাড়ি গাড়ি তোমার করতে কোনো সমস্যা নেই আর নেওয়ার সময় সবাই এরকম কয় সমস্যা নাই নেওয়ার এখন বিদেশে কাম কি এতে গেছো কাম তো কইছে নিয়ে ওই যে ইসে দেবে আর কি কইছে যে অফিসে দিমু অফিসে দেবে হ্যাঁ। অফিস কি জানো অফিসে যদি বাথরুম টয়লেট হেয়ে সাফ করা মগজ আসে যে পায়খানা হেয়ে সাফ করাই দিন হেয়ে পরিষ্কার করার লাগে হেয়ে কয় অফিসে কাম দিব না টাহাড়ি নিয়ে দেশো গরিব বেড়ার জাগা বেচছে টাহা দিছে গরু বেচছে এই টাহাড়ি নিয়ে দেছো তুই পাইছো কত মোর ভাই মিথ্যে কম না মোরে এক লাখ টাকা কইছে যে তুই সাইড পাঁচটা মানুষ জোড়াই যদি যেতে পারো হ্যাঁ। দালালি হইয়া তাহলে তোরে এক লাখ টাকা দিমু হ্যাঁ। আর মোরে হাজার বিশ টাকা হাতেছে কইছে মরে যাওয়ার টাইমে ও মাত্র হাজার বিশ আর এখন এই যে কতজন বাজে কতজন আর দিন ছোটা মোট মোট নিচি পাইলে যাইয়া সাতজন সাতজন একজনে কত দিতেছে পাঁচ লাখ পাঁচ লাখ আছে কেউ চার লাখ দিয়েছে কইছে যে ওখানে যাইয়া কাটাই দিবে কারণ মুই হল কি কারণ মোর মোরে তো বাড়ি থাকতে দেয় না বন্ধু মোরে তো বাড়ি ঘরে কোনো থাকতে দেয় না সর্বনাশ করছো তুই তুই করবি কেমন এখন কারণ তোমায় মুই রাইতে যাইয়া ওই ইসের ওই বাথরুমের মধ্যে বলাই রাতের বেড়া এর মধ্যে বলাই কতক্ষণ থাই গাছে উঠিয়া কতক্ষণ থাই মনে করেন কোনো কাম কাজ তো ভাই আমি ওই জামু কমে ভাই মরে আমি কি মরে ওটা বুদ্ধি দেন ভালো বুদ্ধি দেন তোমার বুদ্ধি নেই তোমার আন দেশ থেকে তোমারও দেওয়া লাগবে এই টাকা পয়সা দিতে পারবা তুমি ও যে অত বড় ও আমার যে কি করছে ভাই করছে তুই এই দেওয়ার আগে আমাকে ধরে একটু বিনি আছে ভাই এই লোকটা কেমন আশেপাশে লোকজন আছে তো মানা আছে যে তুই জানাবি না জানাইলে জানাইলে কিন্তু তুই তোর তোর সমস্যা হইবে আর তো মুই চিন্তা করছি মুই তো এক লাখ টাকা পামুই তা আমি এর মানে লেখা লাভ করবো মাওলা তুই এইরকম কামটা করতে পারবো বেটা তুই এমনি এমনি খাইয়ে লই তো খারাপ হলি না তোর এখন এই বিদেশে বানাবার তোর মাথায় বুচ্ছর আইছে এই সিটার এই এক সিটার লাগ বাজি তুই তো সিটার হইছ তুই তো বড় সিটার হইছ ওরে তো ছেলে না কেউ ছেলে তো তোরে টাকা তো তোর টাকা তো লাগবে ওরে ভাই আমার এই ইতে কোলায় গইয়া মনে করেন রাস্তা কইয়া এত ফুলজন ফুটলাইছে ও ভাই হে সিগারেট খাই কি বিদেশি সিগারেট লই লইছে এবার মনে করেন হের বুমবাঙ্গে থা যায় না আমি আমি তো বুঝছি যে লোক ভালো আমার অন্তরের মধ্যে আমার নিয়ে আরে বেড়া যারা সিটার বাটপার এগো কামি হয়েছে বুম বাং করা এরা দেখাইবি বুম বাম তোমার তুমি বুঝতে পারবা না যে শালা চিটিয়ার সেন্টের দেখো শরীর দেয় না ওরে ভাই সেন্টের কারণে বিদেশি সেন্ট ভাই সিগারেট মিগারেট অন্য কাজে ভাই একটা ওই যে বোতলের একটা সিগারেট আছে না হ্যাঁ। এই যে খিসিয়া টানে ও আমি একটা ডান দিছি ভাই আমার তো দমাইট কেছে ভাই বিদেশি সিগারেট তো আমি কোন সময় খাই না আরে বেড়া এইজন কামটা করতে পারলি তুই তুই তো মরছিস আরে দাদা তো মামলা টামলা করবে যে আমার দ্বারা আইসিল আর আমি কইছি ভাই একটু আমি জিগাই লই মনির তার জিগাই যে কি করছে কত কি আরে আমার দ্বারা আইছি এত মুই মনে করেন বলাই বলাই আইছি কোনো কায়দায় কেউ মরে না দেয় তুই তো খুবই সর্বনাশ করছ বড় আর কি হরমু কি মোরা মোরা একটা মোরা একটা মোরা একটা পথ দাইবেন তো যাই পথ তোমার পথ দামে মানুষের হাতে তৈবে না টাহার জায়গায় তো পথ দাইলে কাম হইবে না ভাই তাও জামু কই যাবি কই তোর আগে মনে আছে না যাবি কই তুই টাহালে চুপ এক টাকা দুই টাকা এত প্রায় বিশ পঁচিশ লাখ টাকা মামলা এতটি তুই কেমনি করবি আহারে মাবু কারণ তোমার গলায় দড়ি দিয়ে সারা আমার মরার সারা উপায় নাই তুই গলায় দড়ি দিলে তোর মাই পোলা বউ মাই পোলা খাওয়াবি কিনা এখন ও আছে কমবে ওর ট্রেস লাগা ওরে খুশি পাও ফোন ধরে কারণ তো ফোন ধরে দুইটা নাম্বার জনের নাম্বার বন্ধু আহারে মাবু ওর বাড়ি করছে না বাড়ি ঘর দেয়ছি হ্যাঁ যাইয়া দেয় হ্যাঁ গেছি এক মহিলা কয় কিসের লোক থায় জাকা কিসের মামা তোর এইরকম ঠায় পরানে মরবি গেলি ভালো থাকতে শুয়ে থাকতে তোরে ভূতে গিয়েছিস এমনি এলাকায় ওই খুচরা সিটের মিটেরি করছো টের পাও না এখন ওই বড় সিটেরিতে বাঁচছো এইবার এখন টেরটা ফাঁপা আনে যে জীবনে কয়দিন বসবার মজাটা এইবার এখন ওরে খুঁজছে বাইর হর নাহলে কিন্তু তোর হারণ নাই বুঝছো আমি খুঁজছি মুই তো জ্বলাই বেরিয়ে না জলায় বাইরের তরল কমবে আর ওর টেরেস লাগাও কমে আছে আর ভাই আমি একটু সবাই কই দিবেন যে যাতে মোরে আমি কইয়া রাখতে পারবো মনে যে তোমার জন্য আমি পাঁচ সাত দিন দশ দিন সময় লইতে পারবো মনে যে দশ দিন সময় দেন ও খুঁজতে বাইর হবো এই দশ দিন মধ্যে তুমি মোরে বাইর করো এইটু আমি পারি হ্যাঁ হ্যাঁ তাহলে কি মই আর কি হম কি মোরে নাই মই তুমি আমার ঢাকা যাই দেখ ঢাকা যাও জেলে যাও ওরে যে খোঁজো না ও টাকাটা লই একশো বাইরে চলে গেছে হেঁটে খোঁজ দইবি না ওর যে ট্রাভেলস যে এজেন্সিতে গেলে এজেন্সি ছিল এজেন্সি তো মনে করেন যে জায়গায় দিয়ে নেছে যে ফাড়ি ফুরির মরিতে মোর নেছে যে হ্যাঁ। গল্লির দিয়ে নেছে এ গল্লি তুমি আনছি নিও না যাই আতাই পাবি আমি ঠিকানা লই যা কাল ঢাকা যা যাম হ্যাঁ যা কাল ঢাকা চলে যা ঢাকা যাই ওরে খুঁজে লই যা যেরাম পারো ওর ভাই হলে তুই দিবি কি তোর বাপের তো টাকা জমি নেই বেচতে দিবি তুই দিবি কি তোর তো মানুষে খাইয়ে লাইবি ভাই মোর সংসার নাই মোর সংসার টংসার সব শেষ ভাই আরে মাবুদ রে তুই কে এর মধ্যে গেলি বেড়া তাই মুই বলাইয়া এখন এখন মুই মুই চিন্তা মরি এখন কি হর মুখ হয় না যাই পাম যা আবার লোকজন আইতে আছে আমি তোমার দশ দিনের সময় দিলাম হ্যাঁ। আমি সবাই বলবো মানে হ্যাঁ। যে ভাই দশটা দিন হয়ে একটু সময় দেন গরুর দড়ি আছে না হেই লই বিশ মোরে তোমার গরুর দড়ি তোমার তো জবই দেবে জবই বুঝো দাঁড়া দাহানে ধারতেছে জবই একটা ডাইরেক্ট তা তুই পলা যায় যা তুই নাম্বার খোলা সব সময় হ্যাঁ তুই নাম্বার হ্যাঁ, হ্যাঁ, কেউ কিন্তু কেউ দেবো দশ দিন সময় এর মধ্যে তুমি ব্যবস্থা জানো না আচ্ছা ভাই আসি